সেই তুমি কেন এত না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে ও শূন্যতা গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও যতবার ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায় ও ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না ও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও সেই তুমি কেন এত হচ্ছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি ও কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও আমার